కొట్టు లేదు మనం అర్థం పాపలా సైడ్ బోర్డర్ లేదు দাম কি সাবে নাই আর লেগে সবই দাম কম নষ্ট হয়ে গতি আর বাড়ির এইসব দেড় লাখ টাকা রয়েছে তা সেটাও হয়ে যাবে সেই লাগাই ঠান্ডি বা কুকুর পয়সা শিখে গেছে পিন্টিটাও নষ্ট হয়ে গেছে এখন এই দুটো রয়েছে এটা সেই ইন্ডিয়া কেনা কিনেছি এটা দেশে এলজি মানে আর কি করতে হ্যাঁ, সমস্যাটা ফোন কেটে কেটে যাচ্ছে না তো আপনাদের সমস্যা সেই ফিঙ্গারটা এটা কি অরিজিনাল ডুপ্লিকেটের ব্যবহার হ্যাঁ, আছে ভাই তাহলে আপনি সেটা দিতে চাচ্ছেন ছয় হাজার টাকা ওটা কি অরিজিনালটাই আমার একটা আমারটা নাও আমারটা আরো দশ করি কি মাথার মধ্যে তিনটে ওই সেই হার্ডিক্সের স্যালাড সেই দুটো হার্ডিক্স আর সেই এসবি লাগাইতে এবার সেই সিডি লাইটার আর লাগাতে এই সমস্যা আগে যা তো এই কি বাড়ি যাবো এখন তো ভর্তি খুলবে আপনি আপনি একটু আমার ওই বিষয়টা একটু খেয়াল রেখেন বলে বুঝলেন বলি আমার ফার্স্ট করে করে ওইটুকু ভালো করে নিয়ে আসবেন তো ভালো থাকেন ভাই টি শার্টদের জন্য খুলে যাচ্ছে মূলত টি শার্টদের জন্য খুলে যাচ্ছে এখন স্কুল টিচারদের জন্য খুলে যাচ্ছে আর ওটা রেগুলার হবে কবে থেকে ভ্যাকসিন স্টুডেন্টদের ভ্যাকসিন দেওয়ার পর ও ওতে ভ্যাকসিন দিয়ে ঢোকাবেন তাই তো আপনারা করবেন মানে স্টুডেন্টরা যখন যখন ঢুকবে তখন ভ্যাকসিন দিয়ে ঢুকবে মানে আমরা আমাদের বাংলাদেশে ভ্যাকসিন তৈরি ইয়ে হচ্ছে আর ওই যে জিনিস আপনার ওই সাথে হয়েছে হ্যাঁ। আপনার হইলে ওই ওই দেশ থেকে আপনার ওই কন্টেনারে পাঠাই দেবে ভ্যাকসিন আর আমাদের দেশে এসে ওই যে ইয়ে, ওই সাথে হলে তখন আপনার দেখা যাচ্ছে ভ্যাকসিনের দাম হয়ে যাবে অর্ধেক আর সবাই নাগালের ভেতরে চলে আসবে তখন হ্যাঁ, না না সরকার বলেছে একটা ডোজ দুইটা ডোজ করে সবার ফ্রি তারপরে এখনো চিন্তা ভাবনা করিনি পরের ডোজ হয়তো কেনা লাগবে বুস্টার ডোজটা কিনতে হবে হ্যাঁ বুস্টার ডোজটা কিনতে হবে হ্যাঁ, প্রথম প্রথম দুটো ডোজ সরকার সরকারের পক্ষ থেকে হ্যাঁ, পরের ডোজ কিনতে হবে ইন্ডিয়ায় তুই করিস ইন্ডিয়া আপনার ওই একবারে টাকা তুলে নেবে এগারোশো এগারোশো দিতে প্রথম দুটো ডোজ সরকার ফ্রি দিয়েছে হ্যাঁ, ইংরেজরা যখন থাকলো তখন নাকি ফ্রি চাক হয়েছিল ফ্রিতে পরে মানে ফ্রি চা কিন্তু এখন মানে কাল হয়ে দাঁড়াইছে শিখে ফেলাইছে খাওয়া টাকা দাও পনেরোশো ভালো চলবে head, head, head, head, head, head, head, head, head, head, head, head, head, head, head, head, head, head, head, ম ু না গিরিশ করে this Hãy s u s c r i b e cho kênh Ghiền Mì Gõ Để không lỡ n h e p dẫn যাচ্ছি না আমিও তো সাতক্ষীরা নিমো গেলে ভাই ওটি কি করি আচ্ছা, ড্রেস আমি আচ্ছা, বলছি বলতে আচ্ছা। যাবো এক জায়গায় টাকা দেখছি তা যাই হোক হ্যাঁ, ওই তো হলো ওই যে মাদার লাগবে না তো ওই নতুন তো মনে কর যে দাম গ্লাস গ্লাস যাবে পাওয়া যায় হ্যাঁ ইয়ে করি আচ্ছা সমস্যা নেই তুই দেখিস পরে ছবি টবি তুলে পাঠাই দেবে না সমস্যা নেই ঠিক আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ ওর বল না হ্যাঁ? হুম সে রিয়েল মাস্টার হ্যাঁ, তাছাড়া আসবে না হ্যাঁ? তাছাড়া আসবে না রবিবারের দিকে আসবো রবিবারের পরে আসবো হ্যাঁ তিরিশ টাকা কম দিস দুবা তিরিশ টাকা কম দেওয়া কি আমার বিকাশের টাকা আছে না তোমার দাঁতিটা আসো না লাইটটা স্থির হতে রেডি হয়ে যাবে তো কাহিনি করতেছে আপনার তো স্ক্যানারে দাগ হলেও তো ভালো স্ক্যানে হ্যাঁ, হ্যাঁ আমাদের তো স্ক্যান স্ক্যান করলে দাগ আসে সারাই তাহলে পারলাম না তো কোনো যুক্তি আসে না সেটাই বলছি তাহলে আর না কোনো যুক্তি আসে না না সেটা ভালো আছে ওরকম দাগ এমনি আপনি ফটোকপিতে আসে